বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো ওয়েব ডিজাইনিং বেসিক কোর্সের ফার্স্ট পার্ট তো চলো তো প্রথমে আমরা একটা ফোল্ডার করব নিউ নিউতে গিয়ে ফোল্ডার ফোল্ডার একটা নাম দিই আমরা আইটি আমি নাম দিলাম আইটি আপনার যে কোনো একটা দিলে হবে সেভ করলাম সেভ করার পর এই ফোল্ডারের ভিতরে এবার একটা ফাইল বানাবো নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট টেক্সট ডকুমেন্টে যাওয়ার পর আমরা এটা কেটে দেব কেটে হলো ইন্ডেক্স ডট এসি এমএল তো এক্সটেনশন হচ্ছে এইচটিএমএল তো এখানে আমরা চেঞ্জ করবো কিনা এটার জন্য একটা ডায়ালগ বলতেছে তো আমরা এখানে ইউজ দেবো তো আমরা এটা আমরা এই ব্রাউজারটা এই কোডটাকে বা এই ফাইলটাকে ব্রাউজারে রান করাবো এটা আমার গুগল ক্রোমে আছে জন্য ক্রোমে রান হবে এই যে রান হয়েছে এই যে রান হয়েছে কিন্তু আমরা এখানে এখনো কিছু লিখিনি তাই এখানে কিছু শো করছে না শুধু আমাদের ফোল্ডার টা কোথায় আছে সেটা শো করতেছে তো এই এই ফাইলটা আবার আমরা কোড এডিটর নোট প্লাস প্লাসে ওপেন করব এটা হচ্ছে note plus plus code editor এখানে আমরা যা কিছু লিখব তাই এই ব্রাউজারে শো করব আমরা এখানে লিখি right angle bracket or left angle bracket এটা লেখার মানে হচ্ছে আমরা কোন ভার্সন ইউজ করতেছি এস্টিমেল এটা হচ্ছে এস্টিমেল ফাইভ লেখা ভার্সন এটা হচ্ছে ব্রাউজারকে বোঝানোর জন্য আমরা কোনটা ইউজ করতেছি আমরা হ্যাঁ, কোন ভার্সন ইউজ করতেছি তো এটা এটা না লিখলে অবশ্য ব্রাউজার বুঝবে না যে আমরা কোন ব্রাউজারটা ইউজ করতেছি তো এখন আমরা কিছু কোড লিখে স্টেমের রোলস অনুযায়ী রাইট অ্যাঙ্গেল আর লেফট অ্যাঙ্গেল দিতে হবে মাঝখানে কোডটা লিখতে হবে এইচ ডি এমন লিঙ্ক এটা হচ্ছে প্যাসিক ধারণাটা স্ল্যাশ দিয়ে এইচটিএমএল লিখতে হবে সরি কারণ এটা এন্ডিং ট্যাগ এটা দিয়ে স্ল্যাশ দিয়ে এন্ডিং ট্যাগ এন্ডিং করতে হয় তা এখন আমাদের হ্যাডিং লিখতে হবে হ্যাড নিতে হবে তা আমরা এইচটিএমএল রোল অনুযায়ী লিখতেছি আপনারা এটা ফলো করবেন আমরা এখানে टाइटल लेंगे टाइटल টাইটেল के लिखा जाए আমরা লিখতে পারি মাই ফার্স্ট ওয়ার্ড পেজ আমরা এটা সেভ করি আমরা এটা সেভ করার জন্য এই সেভ আছে সেভ অল আছে আমরা সেভ দিই অথবা কন্ট্রোল এস দিয়েও করা যায় তা আমরা এটাকে রান করব আমরা এখানে ব্রাউজার ওপেন করা আছে না তো এটা আমরা রিফ্রেশ করি my first website web page আমরা টাইটেল যা দেখছি তো টাইটেল বার বুঝতেছি আর এটা অ্যাড্রেস বা ইউআরএল বা পার্ট কারণ আমরা কিছুতে মিথ্যা অংশও করার মতো মুখী তো আমরা এখানে আমরা এই বডির ভিতরে যা কিছু লিখব তাই বলা শুরু করব তা আমরা হেডিং নিব একটা আমরা এই লেখাটা কপি করি হেডিং এস থেকে এইচ ওয়ান থেকে সিক্স পর্যন্ত হচ্ছে হেডিং অর্থাৎ বড় থেকে আস্তে আস্তে ছোট সিক্স হচ্ছে সবচেয়ে ছোট হেডিং তো এখন আমরা হেডিং লেখাটা আমরা সেভ করি কন্ট্রোল আমরা আবার ডলার দেখি ডলারটা রিফ্রেশ করি এই এইরকম এই কারণে হেডিংটা অনেক বেশি বড় হবে তারপর আস্তে আস্তে ধীরে ধীরে ছোটোর দিকে আসতেছে তা আমরা কিছু লিখতে পেরেছি আমরা আর কিছু লিখি পি ট্যাগ পি ট্যাগ দিয়ে লিখে প্যারাগ্রাফ আমরা এটাই লিখি মাইনাস ফোর এক্স আমরা সেভ করি আবার রিফ্রেশ করি কি দেখা যায় এই দেখুন আমার ফার্স্ট এই লেখাটা আসছে আমরা একই লেখা দিয়েছি তো জন্য একই লেখা আসছে তা আমরা যদি এটা অনেক স্পেস দিই তারপর যদি সেভ করি তারপর রান করি দেখা যাচ্ছে সেম এখানে কোনো অনেক বড় স্পেস হয় না এসটিএমএল শুধু একটা স্পেসই নিয়েছে এসটিএমএল এন্টার দিলে বা আমরা যদি অনেক বড় স্পেস দিই তারপরে এইচটিএমএল শুধু একটা স্পেসই ধরে নেয় আমরা যদি অন্য কোডিংয়ের মাধ্যমে ব্রেক দিতে চাই তাহলে ব্রেক হবে আর তাছাড়া এইচটিএমএলে কোনো এন্টার দিয়ে স্পেস দিয়ে দিলেও কোনো কাজ হয় না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই